সমুদ্রের পাড়ে একটা ত্রিকোণা চাদরের উপর বসে আছেন এক বৃদ্ধ মহিলা দূরে সমুদ্রের ঢেউয়ের দিকে অপলব দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি সূর্যাস্ত দেখছেন দেখছেন সাগরের ঢেউয়ের উপর বেলা শেষের আলোর খেলা না জানি কত হৃদয় ভাঙা কাহিনী কত অবিস্মরণীয় ঘটনা কত মন ভুলানো স্মৃতি এই সাগরের অতলে চাপা পড়ে আছে সৈকতে সেদিন অনেক পরিবারই বেড়াতে এসেছিল বৃদ্ধার কাছেই বসেছিল এমন একটি পরিবার ছোটরা চারপাশে খেলা করছে আর বড়রা উচ্ছ্বসিত গলায় নিজেদের মধ্যে কথা বলছে চা খাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দিন পর পরিবারের সবাই একসাথে হয়েছে রাত গভীর হতে হতে প্রায় একটা বাজলো বাড়ি ফেরার জন্য গুছগাছ প্রায় শেষ সৈকত ছেড়ে যাওয়ার আগে বেড়াতে আসা সেই পরিবার থেকে মাঝবয়সী একজন লোক বেরিয়ে আসলো বৃদ্ধা তখনও সেখানেই বসেছিল চোখ সমুদ্রের ঢেউয়ের দিকে ছিল স্থির লোকটা বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করলো খালাম্মা আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন সেই বিকেল থেকেই দেখছি এখানে একা একা বসে আছেন অনুমতি দিলে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি বৃদ্ধা বললেন না বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আসলে আমার ছেলের জন্য অপেক্ষা করছি সে দ্রুতই চলে আসবে সম্ভবত রাস্তায় অনেক জ্যাম তাই হয়তো আসতে একটু দেরি হচ্ছে রাত প্রায় দেড়টা বাজে এ সময় কে আসবে লোকটা বলল বৃদ্ধা বললেন তুমি ঠিকই বলেছ বাবা কিন্তু আমি আমার ছেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি বলো এরপর বৃদ্ধা বললেন এই চিঠিটা দেখো আমার ছেলে আমাকে এখানে রেখে যাওয়ার সময় আমার হাতে এটা দিয়ে গেছে কিন্তু আমি তো পড়তে পারি না তুমি একটু পরে দেখবে বাবা এই বলে বৃদ্ধা ছেলের রেখে যাওয়া ছোট্ট একটি চিরকুট লোকটির দিকে বাড়িয়ে দিলেন ভদ্রলোক সেটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন চিরকুটের লেখাটা ছিল অনেকটা এমন এই চিরকুট যিনি পড়ছেন তাকে অনুরোধ করছি যেন তিনি চিরকুট বহনকারী বিদ্যাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসেন চিঠিখানা পড়ে ভদ্রলোক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন পৃথিবী যেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে পড়েছে সাগরের গর্জন থেমে গেছে ঢেউগুলো মনে হচ্ছে আর পার ভাঙছে না সবখানে যেন একটা নিরাপত্তা বিরাজ করছে এই মুহূর্তে নির্বাক ভদ্রলোক চিঠিখানা নিয়ে পরিবারের কাছে ফিরে এলেন তার পরিবারের সবাই একে একে চিঠিখানা পড়লেন এবং পড়া শেষে কেউই নিজের চোখের পানি সংবরণ করতে পারলেন না এরকম হতভাগা বৃদ্ধা মায়ের জন্য সকলের মন খারাপ হয়ে গেল এই চিঠি যে পাষণ্ড লিখেছে তাকে তার মা নয় মাস গর্ভে ধারণ করেছে প্রায় দুবছর পর্যন্ত বা তার থেকেও বেশি সময় বুকের দুধ পান করিয়েছে কত রাত নির্ঘুম কাটিয়েছেন যেন সন্তান আরামে ঘুমাতে পারে এত কিছুর প্রতিদানে পেলেন একটা পাষণ্ড অকৃতজ্ঞ সন্তান একটা কুকুরও তার অসহায় মনিবকে একা ফেলে যায় না কুকুরও এতটা অকৃতজ্ঞ হয় না কিন্তু মানুষ কিভাবে হয় কিভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আগামীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ